Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos. Follow me on Facebook and Twitter. আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন টিপস নিয়ে এসেছি এবং টিপসটি অনেক আপনাদের কাজে লাগবে যাদের অপরিচিত নাম্বার থেকে কল আসে অনেক বিরক্ত করে এবং তাদেরকে ধরতে চান এবং কোনো পেলে করা যায় না আসলে তাদের জন্য আসলে এই টিপসটি অনেক ভালো লাগবে এবং তাদের অনেক দরকারি হবে আসলে এই অ্যাপসটি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আপনাদের সবাই একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন যাই হোক আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমার ডিসক্রিপশন নিচে দিয়ে দিব যাই হোক সেখান থেকে আপনারা লিঙ্কে যা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন যাই হোক সেটা আপনার ইচ্ছা যাই হোক আমি আগে আমার অ্যাপটির কাজ দেখে দিই এবং লাস্টে দেখে দিব কিভাবে ইনস্টল করতে হবে যাই হোক আমি অ্যাপটির ভিতরে চলে গেলাম তাদের অবশ্যই নেট চালু রাখতে হবে এই এখানে দেখবেন আপনাদের সবার সামনে একটা লেখা আসবে গেট স্টার্ট এর এইটাই গেট স্টার্ট এটাই সবাই ক্লিক করবেন তারপর আপনার আপনি যে দেশে থাকেন যেমন আমি বাংলাদেশ তার জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম যাই হোক বাংলাদেশ দেওয়ার পর আপনার এই ফোনের নাম্বারটা দিয়ে দিবেন যেমন আমার নাম্বারটা দিলাম জীবন তারপর নেক্সট তারপর যে নাম্বারটা দিলাম দিলেন সেই নাম্বার একটি কোড আসবে সেই কোডটা আপনারা কন্টিনিউ আউট করে দেবেন যাই হোক এই দেখেন আমারটাই কোড আসলো যাই হোক আমি এখন নেক্সট নেক্সট দেওয়ার পর একটু লোডিং করবেন ওয়েট করবেন যাই হোক আমার নেট এখানে একটু স্লো তার জন্য একটু দেরি হতে পারে যাই হোক ভেরিফাইড হয়ে গেছে আর একটু ওয়েট করেন তাই এখন হয়ে যাবে জাস্ট এইটুকুই কাজ বেশি কাজ নয় যাই হোক আপনারা কষ্ট করে এইটুকু কাজ করে নেবেন এবং যে কোনো নাম্বার যে নাম্বার দিয়ে কল আসুক সেই নাম্বারটা কষ্ট করে সেভ করবেন সেভ করার পর তার নাম্বার এসে পড়বে এবং তার ছবি সব দেখা যাবে যাই হোক আমি দেখে দিচ্ছি তো নেট টু জি তার জন্য দেখে দিতে পারছি না হঠাৎ করে টু জি বললো ওয়াইফাই কানেকশন কারেন্ট নাই তার জন্য চালাতে পারছি না যাই হোক আপনাদের জন্য একটি ভিডিও করে বানালাম ওয়েট আমি এয়ারপ্লেন মোডটা অন করে দেখি নেট পায় নাকি কি করব এমন টাইমে নেট যায় বলার বাইরে যাই হোক আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন তা না হলে বুঝতে পারবেন আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সব কিছু করে নেবেন যাই হোক এবং কারো সমস্যা হলে কমেন্টস জানাবেন যাই হোক বন্ধুরা থ্রি জি পেয়ে গেছে আমি এক জায়গায় আসলাম একটু দূরে যেখানে ছিলাম সেখান থেকে একটু দূরে আসলাম থ্রি জি পাইলো যাই হোক আপনার দেখা যাবে আমাদের ভাগ্য ভালো যেমন এখানে এই এরকম আসবে তখন আপনারা গেট ফোটো এখানে ক্লিক করবেন করার পর যাই হোক আমি এখানে যে কোনো একটা ছবি দিয়ে দেবো ছবি দেবো যাই হোক যাই হোক আমি এই হ্যাকারের ছবিটা দিলাম ছবি দেওয়ার পর দেখেন এইভাবে আসবে যাই হোক তারপর আপনারা এডিট ফটো এখান থেকে একটা অপশন আছে এই এই অপশনটা এই অপশনটা যাই হোক আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর enter name this is me enter name এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন যেমন আমি হিমেল দিয়ে দিলাম দিস ইজ মি এখানে ক্লিক করবেন এটাই দেখেন দিস ইস মি এটাই ক্লিক করবেন এই দেখেন যে কোনো নাম্বার আমার মোবাইলের যে নাম্বার ছিল সব ফটো এসে পড়ছে দেখছেন তো এই ফটো কিন্তু আমার মোবাইল ছিল না সব মোবাইল দেখেন সব কিছু এসে পড়ছে যাই হোক এভাবে করে নেবেন এ দেখেন আমাদের ওসি যাই হোক তার নাম্বারটা সেভ করছি এসে পড়ছে যাই হোক এ এগুলো নেট ছিল তার জন্য আসতেছে না যাই হোক এভাবে আপনারা করে নেবেন এখন দেখে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন যাই হোক আমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্লে স্টোর চলে যাই যাই হোক একটা কল আসছে আচ্ছা, কি করা যাবে আর এমন টাইমে কল দিয়েছি যাই হোক প্লে স্টোর প্লে স্টোর লিখবেন caller C O L E R caller ID N U M P R caller ID number এটাতে সার্চ দিলে এসে পড়বে সরি বন্ধু যাই হোক আপনারা প্লে স্টোর যে লিখবেন সি এ double L R caller ID C A double S A class এই প্রথমটাই যাই হোক আমি একটা ক্লিক করলাম কলার আইডি ক্লাস ডায়লার এইটাই এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে দেবেন এ দেখেন আমার ওপেন ইনস্টল করা আছে তার জন্য করতে পারছি না যাই হোক এটা আমি আমার ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো আপনারা সবাই সেখান থেকে লিঙ্কে যা অ্যাপটি ইনস্টল করে নেবেন যাই হোক আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন এবং ভিডিওটি সবার ভালো লাগবে এবং অনেক উপকার আসবে যাই হোক আমাদের পরবর্তী আরও ভিডিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাই হোক আমাদের ভিডিওটি সবার কাছে দেওয়ার জন্য আমাদের খুশি করার জন্য আপনারা আমাদের ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আশা করি সবাই ভিডিওটি বুঝে গেছেন এবং বুঝে না গেলেও আমাদের সাথে কমেন্টস করবেন এবং ফেসবুক লিঙ্ক কথা বলবেন যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম